With a Videshi here. Videshi? Hey bro, what's up? How are you? Mm? What's up, man? Shui. Sapulu kigila puli. Pupuka. এরে হ্যাঁ তো আপতনু বালা English good job well done আসো আসো আসো আসো আচ্ছা অভ্র তোমাকে কিছু বলার ছিল রাগ করবা না তো আচ্ছা বলো সমস্যা নেই তোমার এক ফ্রেন্ড না আমাকে অনেক লাভ করে ও আচ্ছা তামিম কিভাবে বুঝলা না আসলে ও তো ভাঙাড়ি ব্যবসা করে তাই পুরাতন ভাঙড়ি সব মালই ওর পছন্দ হ্যালো হ্যালো হ্যালো রিসিভ করে কথা কোন রিসিভ করে কথা কোন আরে রিসিভ করে কথা করেন না হ্যাঁ বুঝা যায় না রিসিভ করেন রিসিভ করা বোঝেন না না রাই টিভিতে আপনার পোলা একটা চোর মুখ সামলায় কথা বলেন মুখ সামলায় কথা বলবো না আপনার পোলা আমার পোলারে চোর বানাইছে তাহলে তার চোর বলেন কেন শিক্ষক বলেন তাকে বলেছিলাম বিশ্বাস করো তোমাকে ছাড়া আমি বাঁচব না সেও বিশ্বাস করে নাই আমিও মরিনি এখানে কেউ নাই দেই সানি লিওনের লেলা মে লেলা দেখলাম বাংলাদেশে কোনো গরিব নাই তাইলে আমি কাটা আর আমার একটা ডান্স করতে মনে চায় তোমার সাথে বুঝছো জিন্স প্যান্ট পইরা কামাও যাইলা খুশির পাইলা পারে রিস্কাওয়ালা two three four bye bye bye ইনো কিতা লেখা বলবো না ইনো লেখা কিতা বলবো না বলবো না মানে বলতেই কিতা লেখা ইনো তো বলবো না তুমি মোর জীবনের কিছু না হৃদয়ের আবর্জনা তোমাকে আমি বলতে পারি নিজেকে যাবে না বলা নিজেকে কখনো বেকার ভাবি না কারণ আমার রক্ত দিয়ে মশাদের সংসার চলে ভাই নতুন গাড়ি কিনেছেন হ কিনছি আর না তাহলে রেস হয়ে যাক হোক আই এক মিনিট দাঁড়ান পাঁচ মিনিটের ভিতর আসতেছি চলে আইছি চলেন এই নিয়া হ প্রপোজ করছিলাম আলহামদুলিল্লাহ আজকে সকালে তার মা বিছান নিয়ে আমাদের বাড়িতে হাজির এই তুমি এটা কিসের ওষুধ আনছো ওই ওষুধ খাইলে শরীরের ওজন কমে এই ওষুধ খেয়ে আমার মুখে ঘা হয়ে গেছে এখন আমি খাবার খাবো কেমনে আরে বোকা খাবার কম খাবা তারপরেই তো ওজন কমবে এই ওষুধ তোর চোদ্দ রে খাওয়াবো